আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের চ্যানেলে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যুক্ত আছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব একজন মমিনের হক মহান আল্লাহ তালা হকের ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন জনাবে হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম আদেশ শরীফে ফরমাইয়াছে মুসলমান পরস্পর পরস্পর ভাই ভাই একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের ছয়টি অধিকার বা হক রয়েছে সাহাবিগণ আরজ করিলেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হক গুলো কি কি তিনি বললেন এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের যে সুনির্দিষ্ট ছয়টি হক আল্লাহর পক্ষ থেকে এসেছে হক গুলো হলো তুমি যখন তার সঙ্গে সাক্ষাৎ করবে বা তাকে দেখবে তখন তাকে সালাম দিবে সে যখন তোমাকে দাওয়াত করবে তখন তা সাদরে গ্রহণ করবে সে যখন তোমার কাছে সৎ পরামর্শ চাইবে কোন বিষয়ে পরামর্শ চাইবে তখন তুমি তাকে সৎ পরামর্শ প্রদান করিবে যখন সে তোমার সম্মুখ হয়ে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে তুমি শুনলে তখন ও কুমুল্লাহ রাহমাতুল্লাহ বলে তার সালামের জন্য দোয়া করবে যখন সে অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে তার খোঁজ নেবে যখন সে মারা যাবে তখন তার জানাজা দাফন কাফনে অংশগ্রহণ করবে সহি মুসলিম হাদিস শরীফ নম্বর দুই হাজার একশো বাষট্টি মোস্তাদি আহম্মদ এর হাদিস নম্বর হচ্ছে আট হাজার আটশো পঁয়তাল্লিশ বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি আপনার হেল্পফুল হয় দিনী খেদমতের সাথে বেশি বেশি শেয়ার করুন আর যারা আমার চ্যানেলটি নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন তামিক বিভিন্ন বিষয় জানার সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু